বা আমরা যখন বলি কত সুন্দর এর ইংরেজি অর্থ হবে হাউ বিউটিফুল হাউ বিউটিফুল অর্থ কত সুন্দর বা কি সুন্দর কতগুলো কয়টি বা কতজন এর ইংরেজি অর্থ হবে হাউ ম্যানি হাউ ম্যানি অর্থ কতগুলো কয়টি বা আমরা যখন বলি কতজন সেক্ষেত্রে আমরা বলতে পারি হাউ ম্যানি কত বা কতটুকু হাউ মাছ হাউ মাছ অর্থ কতটুকু বা কত দুঃখজনক হাউ স্যাড হাউ স্যাড অর্থ দুঃখজনক জলদি করো হারিয়াপ হারিয়াপ অর্থ তাড়াতাড়ি করো বা জলদি করো আমি দুঃখিত I am sad I am sad অথবা আমরা বলবো আই এম সরি অর্থ আমি দুঃখিত কখন করব when will I do it when will I do it অর্থ কখন করব ওটা নামিয়ে দাও take that down take that down অর্থ ওটা নামিয়ে দাও কাউকে পাঠাও সেন্ড সামওয়ান সেন্ড সামওয়ান অর্থ কাউকে পাঠাও এটা ধরে রাখো হোল্ড দিস হোল্ড দিস অর্থ এটা ধরে রাখো তারা দাঁড়িয়েছিল দে স্টুড দে স্টুড অর্থ তারা দাঁড়িয়েছিল তুমি লুকিয়ে রেখেছ ইউ হিড ইট ইউ হিড ইট অর্থ তুমি লুকিয়ে রেখেছ ধীরে ধীরে হাঁটো ওয়াক স্লোলি ওয়াক স্লোলি অর্থ ধীরে ধীরে হাঁটো বিস্তারিত বলো tell me in detail tell me in detail অর্থ বিস্তারিত বলো চালিয়ে যাও ক্যারি অন ক্যারি অন অথবা আমরা বলবো কন্টিনিউ অর্থ চালিয়ে যাও মন থেকে বলো say it from your heart say it from your heart অর্থ মন থেকে বলো তিনি বিচক্ষণ he is sensible he is sensible অর্থ তিনি বিচক্ষণ আমি সম্পূর্ণ করেছি I am done I am done অর্থ আমি সম্পূর্ণ করেছি এটা কাজ করছে ইট ওয়ার্কস ইট ওয়ার্কস অর্থ এটা কাজ করছে এটা দরকারি ইটস ইউজফুল ইটস ইউজফুল অর্থ এটা দরকারি এটা গুরুত্বপূর্ণ বা আমরা যখন বলি এটা জরুরি এর ইংরেজি অর্থ হবে ইটস ইম্পর্ট্যান্ট ইটস ইম্পর্ট্যান্ট অর্থ এটা গুরুত্বপূর্ণ বা এটা জরুরি এই আসছি বা আমরা যখন বলি এক্ষুনি আসছি এটাকে ইংরেজিতে আমরা বলবো জাস্ট কামিং জাস্ট কামিং অর্থ এক্ষুনি আসছি বা এই আসছে খেতে থাকো কিপ ইটিং কিপ ইটিং অর্থ খেতে থাকো এটা রাখো কিপ ইট কিপ ইট অর্থ এটা রাখো শান্ত থাকো কিপ কোয়াইট কিপ কোয়াইট অর্থ শান্ত থাকো চুপ থাকো বি কোয়াইট বি কোয়াইট অর্থ চুপ থাকো শান্ত হও বি খাম বি খাম অর্থাৎ শান্ত হও বসে থাকো কিপ সিটিং কিপ সিটিং অর্থ বসে থাকো এটা ছেড়ে দাও লিভ ইট লিভ ইট অর্থ এটা ছেড়ে দাও চলো যাই লেটস গো লেটস গো অর্থ চলো যাই আমার কথা শোনো listen to me listen to me অর্থ আমার কথা শোনো আমার দিকে তাকাও look at me look at me অর্থ আমার দিকে তাকাও এখানে দেখো লুক হিয়ার লুক হিয়ার অর্থ এখানে দেখো ওদিকে দেখো লুক দেয়ার লুক দেয়ার অর্থ ওদিকে দেখো উপরের দিকে দেখো লুক আপ লুক আপ অর্থ উপরের দিকে দেখো লুক আপের আরও একটি অর্থ রয়েছে যেমন খুঁজে দেখো খুঁজে দেখো অর্থ লুক আপ লুক আপ অর্থ খুঁজে দেখো এটা তৈরি করো মেক ইট মেক ইট অর্থ এটা তৈরি করো একটু সরে যাও move a little move a little অর্থাৎ একটু সরে যাও এক পাশে সরে যাও স্টেপ অ্যাসাইড স্টেপ অ্যাসাইড অথবা আমরা বলতে পারি মুভ অ্যাসাইড অর্থ এক পাশে সরে যাও পিছিয়ে যাও মুভ ব্যাক মুভ ব্যাক অথবা আমরা বলবো গো ব্যাক অর্থ পিছিয়ে যাও পিছনে যাও মুভ ব্যাকওয়ার্ড মুভ ব্যাকওয়ার্ড অর্থ পিছনে যাও সামনে যাও মুভ ফরওয়ার্ড মুভ ফরওয়ার্ড অর্থ সামনে যাও কখনোই না নেভার এভার নেভার এভার অর্থ কখনোই না কিছু মনে করো না নেভার মাইন্ড নেভার মাইন্ড অর্থ কিছু মনে করো না কখনো দিব না নেভার গিভ নেভার গিভ অর্থ কখনো দিব না কোনো অসুবিধা নেই নো প্রবলেম নো প্রবলেম অর্থ কোনো অসুবিধা নেই একটুও না not a bit not a bit অর্থ একটুও না এই মুহূর্তে রাইট নাও রাইট নাও অর্থ এই মুহূর্তে ওইটা না নট দ্যাট নট দ্যাট অর্থ ওইটা না আর কিছু না নাথিং এলস নাথিং এলস অর্থ আর কিছু না বিশেষ কিছু না নাথিং স্পেশাল নাথিং স্পেশাল অর্থ বিশেষ কিছু না বেশি কিছু না নাথিং মাছ নাথিং মাছ অর্থ বেশি কিছু না এখন শোনো নাও লিচেন নাও লিসেন অর্থ এখন শোনো অবশ্যই অবশ্যই অর্থ অফকোর্স অফকোর্স অর্থ অবশ্যই খোদার ইচ্ছাতে by God's will by God's will অর্থ খোদার ইচ্ছাতে আরেকবার ওয়ান্স এগেন ওয়ান্স এগেন অর্থ আরেকবার আর যদি আমরা বলি আরও একবার সেক্ষেত্রে ইংরেজি হবে once more time once more time অর্থ আরও একবার এটি খোলো ওপেন ইট ওপেন ইট অর্থ এটি খোলো মনোযোগ দাও পে অ্যাটেনশন পে অ্যাটেনশন অর্থ মনোযোগ দাও অনুগ্রহপূর্বক অপেক্ষা করো প্লিজ ওয়েট প্লিজ ওয়েট অর্থ অনুগ্রহপূর্বক বা দয়া করে অপেক্ষা করো এটা টানো পুল ইট পুল ইট অর্থ এটা টানো ধাক্কা দাও ফুস ইট ফুস ইট অর্থ ধাক্কা দাও প্রমাণ করো প্রুভ ইট প্রুভ ইট অর্থ প্রমাণ করো এটা রাখো পুট ইট পুট ইট অর্থ এটা রাখো নামিয়ে রাখো পুট ডাউন পুট ডাউন অর্থ নামিয়ে রাখো সত্যি রিয়েলি রিয়েলি অর্থ সত্যি আমি ভালো আছি আই এম গুড অথবা আমরা সাধারণত যেটা বলি আই এম ফাইন এটাও বলতে পারি অর্থ আমি ভালো আছি তুমি কেমন আছো how are you how are you অর্থ তুমি কেমন আছো একবার করে দেখো try it once try it once অথবা আমরা বলবো টেক এ চান্স অর্থ একবার করে দেখো আমার পাশে দাঁড়াও stand by me stand by me অর্থ আমার পাশে দাঁড়াও টাকা খরচ করা স্প্যান্ড মানি স্প্যান্ড মানি মানে টাকা খরচ করা সেই মুহূর্তে বা ওই সময়ে at that time at that time অর্থ সেই মুহূর্তে বা ওই সময়ে তাকে ধন্যবাদ থ্যাংক হিম থ্যাংক হিম অর্থ তাকে ধন্যবাদ সুরসুরি দিও না ডোন্ট টিকল ডোন্ট টিকেল অর্থ সুসুরি দিও না যাই হোক অ্যানিওয়ে অ্যানিওয়ে অর্থ যাই হোক আর যদি আমরা বলি যা হোক হাউ এভার হাউ এভার অর্থ যা হোক এটি টাইপ করো টাইপ দিস টাইপ দিস অর্থ এটি টাইপ করো বা এটি লেখো আমাদের ক্ষমা করুন এক্সকিউজ আস এক্সকিউজ আস অর্থ আমাদের ক্ষমা করুন আরো জোরে হাঁটো ওয়াক ফাস্টার ওয়াক ফাস্টার অর্থ আরো জোরে হাঁটো আমাকে সাহায্য করো অ্যাসিস্ট মি সাধারণত আমরা বলি হেল্প মি এটাকে আমরা একটু ভালো করে বলতে পারি অ্যাসিস্ট মি পাসওয়ার্ড দাও enter the password enter the password অর্থ পাসওয়ার্ড দাও ধৈর্য ধারণ করো বি পেশেন্ট বি পেশেন্ট অর্থ ধৈর্য ধারণ করো চা ঢালো pour the tea pour the tea অর্থ চা ঢালো তাকে থামাও স্টপ হিম স্টপ হিম আর যদি সে মেয়ে হয়ে থাকে তাহলে আমরা বলবো স্টপ হার্ট এটা বন্ধ করো স্টপ দ্যাট স্টপ দ্যাট অর্থ এটা বন্ধ করো খুঁজে বের করো ফাইন্ড আউট ফাইন্ড আউট অর্থ খুঁজে বের করো আর যদি আমরা বলি ওটা পাওয়া গেছে বা খুঁজে পেয়েছি সেক্ষেত্রে আমরা বলবো ফাউন্ড ইট ফাউন্ড ইট অর্থ খুঁজে পেয়েছি বা পাওয়া গেছে দরজা বন্ধ করো lock the door lock the door অত দরজা বন্ধ করো দরজা খুলো open the door open the door অর্থ দরজা খোলো সত্যিটা কি what's the truth what's the truth অর্থ সত্যিটা কি এটা মিশে গেছে ইটস মিক্সড ইটস মিক্সড অর্থ এটা মিশে গেছে নিয়ম মেনে চলো ফলো দ্য রুলস অথবা আমরা এটাও বলতে পারি অবে দ্য রুলস অর্থ নিয়ম মেনে চলো কোথায় যাব where to go where to go অর্থ কোথায় যাব কি করতে হবে what to do what to do অর্থ কি করতে হবে কোনটা নেব which one to take which one to take অর্থ কোনটা নেব এটি পরিবেশন করো সার্ভ দিস সার্ভ দিস অর্থ এটি পরিবেশন করো পরে দেখা হবে see you later see you later অর্থ পরে দেখা হবে এটা অতিরিক্ত ইটস এক্সট্রা অথবা আমরা এটাও বলতে পারি ইট ইজ এক্সট্রা অর্থ এটা অতিরিক্ত নষ্ট করবে না ডোন্ট রুইন ডোন্ট রুইন অর্থ নষ্ট করবে না বিড়ালকে খাওয়াও ফিড দ্য ক্যাট আর যদি আমরা বলি কুকুরকে খাওয়াও সেক্ষেত্রে আমরা বলবো ফিড দ্য ডগ বোতলে ভরে দাও fill the bottle fill the bottle অর্থ বোতলে ভরে দাও এটা গ্রহণ করো বা এটা স্বীকার করো এর ইংরেজি অর্থ হবে এক্সেপ্ট দিস একসেপ্ট অর্থ গ্রহণ করা বা স্বীকার করা এটা নাও টেক দিস টেক দিস অর্থ এটা নাও ওটা ফেলে দাও throw it away throw it away অর্থ ওটা ফেলে দাও এটা পুড়ে গেছে ইটস বার্ন্ড ইটস বার্ন্ড অর্থ এটা পুড়ে গেছে সময় মতো এসো come on time come on time অর্থ সময় মতো এসো কাজটি করো do the work do the work অর্থ কাজটি করো অন্যদের বলবে না don't tell others don't tell others অর্থ অন্যদের বলবে না প্রস্তুত হও বি রেডি বি রেডি অর্থ প্রস্তুত হও আমি প্রস্তুত I am ready I am ready অর্থ আমি প্রস্তুত তৈরি হয়ে যাও গেট রেডি গেট রেডি অর্থ তৈরি হয়ে যাও তুমিও যাও you go too you go too অর্থ তুমিও যাও সে বলেছিল শি said শি সেড আর ছেলে হলে বলবো আমরা হি সেড অবশ্যই আমি করব i I will course I will অর্থ আমি অবশ্যই করব সে বুদ্ধিমান he is intelligent he is intelligent অর্থ সে বুদ্ধিমান এটা করতে থাকো keep doing it keep doing it অর্থাৎ এটা করতে থাকো তিনি করুণাময় he is merciful he is merciful অর্থ তিনি করুণাময় ইংরেজিতে বলুন say it in say in English say in English অর্থ ইংরেজিতে বলো জোরে কথা বলো স্পিক লাউডলি স্পিক লাউডলি অর্থ জোরে কথা বলো শান্তভাবে কথা বলো স্পিক সফটলি স্পিক সফটলি অর্থ শান্তভাবে কথা বলো আমি ঘুমালাম আই স্লিপড আই স্লিপড অর্থ আমি ঘুমালাম এখানে পানি ঢালো pour water here pour water here অর্থ এখানে পানি ঢালো আমাকে কাজ করতে হবে I have to work I have to work অর্থ আমাকে কাজ করতে হবে আমার কাজ আছে I have work I have work অর্থ আমার কাজ আছে এটা দামি বা আমরা যখন বলি এটা ব্যয়বহুল এর ইংরেজি অর্থ হবে ইট ইজ এক্সপেন্সিভ অথবা বলতে পারি ইটস এক্সপেন্সিভ অর্থ এটা দামি বা এটা ব্যয়বহুল আমি জানি না I don't know I don't know অর্থ আমি জানি না আর যদি আমরা বলি আমি ওটা জানি সেক্ষেত্রে আমরা বলবো I know that I know that অর্থ আমি ওটা জানি নিরাপদে থেকো স্টে সেফ স্টে সেফ অর্থ নিরাপদে থেকো এই ফলটি নষ্ট this fruit is spoiled this fruit is spoiled অর্থ এই ফলটি নষ্ট তুমি কি চাও what do you want what do you want অর্থ তুমি কি চাও ফলটি কাটো cut the fruit cut the fruit অর্থ ফলটি কাটো তার কি জ্বর আছে does he have a fever does he have a fever অর্থ তার কি জ্বর আছে বেরিয়ে যাও গেট লস্ট গেট লস্ট অর্থ বেরিয়ে যাও কোনো ব্যাপার না ডাজেন্ট ম্যাটার ডাজেন্ট ম্যাটার অথবা আমরা বলবো নো ম্যাটার অর্থ কোনো ব্যাপার না সামান্য একটু লিটিল বিট লিটিল বিট অর্থ সামান্য একটু তোমার যেমন খুশি বা তোমার যেমন ইচ্ছে as you please as you please তুমি মিথ্যা বলছো you are lying you are lying অর্থ তুমি মিথ্যা বলছো চলো একসাথে যাই let's go together let's go together অর্থ চলো একসাথে যাই দশ বছর আগে ten years ago ten years ago অর্থ দশ বছর আগে ওরকম কিছু না nothing like that nothing like that অর্থ ওরকম কিছু না নেমে যাও গেট ডাউন আমরা যখন কাউকে উপর থেকে নিচে নামতে বলি তখন এটা বলতে পারি গেট ডাউন অথবা গেট অফ ওটা ওখানে আছে that's where it is that's where it is অর্থ ওটা ওখানে আছে বিশেষ খবর স্পেশাল নিউজ স্পেশাল নিউজ অর্থ বিশেষ খবর কালকে নিও take tomorrow take tomorrow অর্থ কালকে নিও আজ সোমবার today is Monday today is Monday অর্থ আজকে সোমবার তালিকাটি দেখাও show the list show the list অর্থ তালিকাটি দেখাও আমি ছেড়ে দিয়েছি I gave up I gave up অথবা আমরা বলবো আই লেফট অর্থাৎ আমি ছেড়ে দিয়েছি এটা হালকা it is light it is light অর্থাৎ এটা হালকা এখানে লাইট অর্থ হালকা বোঝানো হয়েছে সঙ্গে সঙ্গে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি অর্থ সঙ্গে সঙ্গে চলে এসো খাম অন খাম অন অর্থাৎ চলে এসো তিনি খুবই সৎ he is very honest he is very honest অর্থাৎ তিনি খুবই সৎ স্বাস্থ্যবান হও বি হেলদি বি হেলদি অর্থাৎ স্বাস্থ্যবান হও এটা বোঝা গেল ইট ওয়াজ আন্ডারস্টুড ইট ওয়াজ আন্ডারস্টুড অর্থাৎ এটা বোঝা গেল আমি জানি আই নো আই নো অর্থ আমি জানি সাথে এসো খাম এলো খাম এলো অর্থ সাথে এসো অথবা আমি এটাও বলতে পারি খাম উইথ মি কিসের জন্য ফর হোয়াট ফর হোয়াট অর্থ কিসের জন্য ওটা কি what is that what is that অর্থ ওটা কি এগুলো সবজি these are vegetables these are vegetables অর্থ এগুলো সবজি নতুন কি আছে হোয়াটস নিউ হোয়াটস নিউ অর্থ নতুন কি আছে আজ একটি খেলা আছে have a game today have a game today অর্থ আজ একটি খেলা আছে এটা ব্যক্তিগত ইটস পার্সোনাল ইটস পার্সোনাল অর্থ এটা ব্যক্তিগত এটা সবার জন্য ইটস পাবলিক ইটস পাবলিক অর্থ এটা সবার জন্য অথবা আমরা এটা বলতে পারি ইটস ফর এভরিওয়ান আমার করণীয় কি what should I do what should I do অর্থ আমার করণীয় কি বা আমি কি করব সেদিন কি ঘটেছিল what happen that day what happen that day অর্থ সেদিন কি ঘটেছিল এটা বিশুদ্ধ পানি it's pure water it's pure water অর্থ এটা বিশুদ্ধ পানি কারা জিতেছে হু অন হু অন অর্থ কারা জিতেছে কে এসেছিল হু খেম হু খেম অর্থ কে এসেছিল কে মারা গেছে হু ডাইড হু ডাইড অর্থ কে মারা গেছে কে পাত্তা দেয় হু কেয়ার্স হু কেয়ার্স অর্থ কে পাত্তা দেয় কে যাবে হু উইল গো হু উইল গো অর্থ কে যাবে আপনি কে বা কে আপনি হু আর ইউ হু আর ইউ অর্থ কে আপনি এটা কে হারিয়েছে হু লস্ট ইট হু লস্ট ইট অর্থ এটা কে হারিয়েছে এটা কার whose is it whose is it অর্থ এটা কার এটা ঠিক এখানে it's right here it's right here অর্থ এটা ঠিক এখানে আমরা কখন যাব when do we go when do we go আমরা কখন যাব অনুষ্ঠান কখন when is the party when is the party অর্থ অনুষ্ঠান কখন কিছুক্ষণের মধ্যেই ইন এ ওয়াইল ইন এ ওয়াইল অথবা আমরা এটাও বলতে পারি ইন নো টাইম অত কিছুক্ষণের মধ্যেই এটা খুব নোংরা it's very dirty it's very dirty অর্থ এটা খুব নোংরা তুমি কোন সময়ে জন্মেছিলে what time were you born what time were you born অর্থ তুমি কোন সময়ে জন্মেছিলে এটা কখন থামবে when will it stop when will it stop অর্থ এটা কখন থামবে প্রায় শেষের দিকে almost at the end almost at the end অর্থ প্রায় শেষের দিকে তুমি কখন যাচ্ছ when are you going when are you going অর্থ তুমি কখন যাচ্ছ এটা কোথায় where is it where is it অর্থ এটা কোথায় ওটা কোথায় where is that where is that অর্থ ওটা কোথায় এটা পরিষ্কার করো clean it up clean it up অর্থ এটা পরিষ্কার করো আমি কোথায় বসবো where do I sit where do I sit অর্থ আমি কোথায় বসবো এটা কার সাইকেল whose bike is it whose bike is it অথবা আমরা এটাও বলতে পারি হুজ বাইসাইকেল ইজ ইট আমি কোথায় স্বাক্ষর করব why do I sign why do I sign অর্থাৎ আমি কোথায় স্বাক্ষর করব তিনি কোথায় থাকেন why does he live why does he live অর্থাৎ তিনি কোথায় থাকেন তিনি কোথায় কাজ করেন where does he work where does he work অর্থ তিনি কোথায় কাজ করেন এটা কি তোমাদের is it yours is it yours অর্থ এটা কি তোমাদের তুমি কয়টি চাও how many do you want how many do you want অর্থ তুমি কয়টি চাও এটা কি তোমার phone is this your phone is this your phone অর্থ এটা কি তোমার ফোন এটা আমার পছন্দের it's my favourite it's my favourite অর্থ এটা আমার পছন্দের কোনটি আসল which one is real which one is real অর্থ কোনটি আসল সে কাঁপছে কেন why is she crying why is she crying অর্থ সে কাঁদছে কেন এটা কি দুই কেজি হবে will it be two kilogram will it be two kilogram অর্থ এটা কি দুই কেজি হবে এটা দুই KG it's two kilogram it's two kilogram অর্থ এটা দুই কেজি চিৎকার করো না ডোন্ট শাউট ডোন্ট শাউট অর্থ চিৎকার করো না